রাশিয়ার একজন কূটনৈতিক ইউক্রেনে দেশটির বিশেষ সাময়িক অভিযানকে অপরাধ আখ্যা দিয়ে পুতিনের রক্তাক্ত ও বিচার বুদ্ধিহীন যুদ্ধের প্রতিবাদে চাকরি ছেড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসী আচরণের সমালোচনা করে বিদেশি সহকর্মীদের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি সোমবার সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন বরিস বন্ডারেব নামে এই কর্মকর্তার লিঙ্কটিন প্রোফাইল থেকে জানা যায় দুই সাল থেকে রাশিয়ার হয়ে তিনি জেনেভা জাতিসংঘের মিশনে কাজ করছিলেন তিনি ২০ বছর ধরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করছেন বিবিসিকে তিনি জানান তার প্রতিবাদ করার সিদ্ধান্তে ক্রমনীল নির্ঘাত তাকে বিশ্বাসঘাতক ভাববে তবে তিনি তার বিবৃতিতে দেওয়া বক্তব্য পরিবর্তন করেননি তিনি চলমান দ্বন্দ্বে ইউক্রেনীয় এবং একই সঙ্গে রাশিয়ার জনগণের সঙ্গে অপরাধ করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ২০ বছরের চাকরি জীবনে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হননি যখন বিচারবুদ্ধিহীন নিঃশংস এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর তিনি আরও লিখেছেন যারা এই যুদ্ধে মদত দিচ্ছে তারা সারা জীবন ক্ষমতায় থাকতে চায় এর জন্য তাদের যত প্রাণ বলি দিতে হয় তারা তা দিতে প্রস্তুত হাজারো রুশ ও ইউক্রেনীয় ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন তিনি তার পূর্বের কর্মস্থল রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের ব্যাপারেও কথা বলতে ভোলেননি তিনি বলেন দফতরটি কূটনীতি নেই মিথ্যা ও ঘৃণা ছড়ানোই তাদের বেশি আগ্রহ তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনে রাশিয়ার বাহিনীকেও সমালোচনা করা থেকে রেহাই দেননি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সাময়িক অভিযান শুরুর পর থেকে রুশ সরকার কোনো কর্মকর্তার পক্ষ থেকে প্রতিবাদ ঘটনায় বেশ বিরল কঠোর শাস্তির ভয়ে অনেকেই পুতিনের সমালোচনা করতে সাহস পান না বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমার কাছ থেকে কোনো উপায় ছিল না আমি মনে করি যে আমার পদত্যাগ খুব একটা পরিবর্তন আনবে না তবে আমার আশা যে বড় দেয়ালে আমি নির্মাণ করেছি সেখানে এই ঘটনা অত্যন্ত একটি ইটের যোগান দিবে তিনি আরও জানান রাশিয়ার বিশেষ অভিযানকে প্রথমে তার সহকর্মীরা আনন্দ ও উচ্ছ্বাসের বিষয় হিসেবে দেখেছেন তারা খুশি হয়েছেন এই ভেবে যে রাশিয়া এবার কঠোর পদক্ষেপ নিয়েছে তবে তারা এখন কিছুতেই খুব একটা খুশি হতে পারেনি বলে আমি আশা করছি কারণ হচ্ছে এখন তাদের অর্থনৈতিক পরিবর্তন এসেছে তবে আমার মনে হয় তাদের বেশিরভাগই তাদের মনোভাব পরিবর্তন করবে না তারা হয়তো কিছুটা কম আক্রমণাত্মক হবেন তবে কিছুতেই সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে তারা যাবে না তিনি আরও বলেন নিজের দেশকে নিয়ে চব্বিশে ফেব্রুয়ারিতে অভিযান শুরুর আগ পর্যন্ত কখনো এত বেশি লজ্জিত আমি হইনি